আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না থাকেন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে আমাদের ভিডিওতে একটি লাইক করে দিন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং দর্শক শ্রোতাবৃন্দ আজকে আপনাদের সামনে একটা বিশেষ পদ্ধতি নিয়ে আপনাদের কবিতাদের সামনে নিয়ে আসছি তো আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব একটা ছেলে একটা মেয়ের ব্যাপারে যে কীভাবে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে ছেঁকা খায় বা অস্থিরতা ব্যবহার আচরণ করে সেইভাবে তার প্রতিরোধ কীভাবে করণ যায় সেই সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব আশা করি আপনারা আমাদের চ্যানেলের সবসময় চ্যানেলটা সাবস্ক্রাইব থেকে বেল বাটনটা অন করে আমাদের সঙ্গে থাকবেন এবং কি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে এটা শেয়ার করে দেবেন সো চলেন যাই কথা না পারিয়ে আমরা কোন বিষয়ে কথা বলতে যাই আশা করি আপনারা বুঝতে পারছেন তো আসে আমরা সেই আলোচনা করি মূল কথায় চলে যাই একটা মেয়ের সাথে একটা ছেলের সম্পর্ক করে কিভাবে তার একটা মেয়ের একটা ছেলে পছন্দ হলো কীভাবে সেই মেয়েটার পাগল করব কীভাবে তার প্রেমে আবদ্ধ করব সেই বিষয়ে আজকে বলতেছি তো একটা মেয়েটা যখন পাগল করতে যাবে তখন ওই মেয়েটাকে মন্ত্রটা বলতে হবে মন্ত্রটা এটা এই ধুল ধুল ধুলিয়া এই দুল পরিয়া অমুকের লাগিয়া হাত জলুক পা জলুক জলুক মাথার বিষ মুখ না দেখিলে তার কলিজা পরে হইবে শেষ তো অমুক যেখানে উচ্চারণটা হয়েছে সেখানে ওই ছেলের নাম অমুকের লাগিয়া অমুকের ওই সেখানে হবে মেয়ের নাম অমুকের হাত জলক পা জলুক জলুক মাথা বেশ মুখ না দেখলে তোর কলিজা পুরে হইবে শেষ তাই আশা করি আমার মন্ত্রটা আবার ভালো করে আমি আপনাদের বোঝার স্বার্থে বলতে আমি সেই বিষয়টা নিয়ে আবার বলতেছি আপনাদের বোঝার স্বার্থে ধুল ধুল ধুলিয়া এই দুল পড়িয়া অমুকের লাগিয়া অমুকের হাত জলক পা জলক জলক মাথার বিষ মুখ না দেখলে তোর কলিজা পুরে হইবে শেষ এই মন্ত্রটা প্রয়োগ করতে হবে যে মেয়েকে পছন্দ হবে সেই মেয়ের চলার পথে বা কোনো বসার পথে সেখান থেকে ওই মেয়ের ডাইন পয়েন্ট নিচের ধুলাটা সংগ্রহ করতে হবে বা অথবা ওই মেয়ে যে বাসায় থাকে ওই বাসা ঝাড়ু দেওয়ার পরে ধুলাটা ধুলাকোনাটা বের হয় বালু হোক বা ধুলাকোনা হোক ওই ধুলাকোনাটা নিয়ে এসে ওই মন্ত্রটা একচল্লিশ বার পাঠ করে তারপরে মন্ত্রটা ফুল দিয়ে ওই মেয়ের গা পাতে যদি আপনার একটু ছিটাই দেওয়া যায় তোর কোনো অংশ যদি পরে ও শরীরে তাহলে ওই মেয়ে মাত্র বাহাত্তর ঘন্টার ভিতরে ওই মেয়ে পাগল হয়ে ওই ছেলের কাছে চলে আসবে প্রেমের প্রস্তাব নিয়ে আমাদের ভিডিওটা এটাই আজকের মতো এটাই ভিডিও আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে একটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কিভাবে কীরকম ভালো লেগেছে আপনাদের এটা কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের যদি বুঝতে কোনো কারোর সাথে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাথে যোগাযোগ করবেন এবং কি কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই আমাদের এই মন্ত্রটা পূজার সাথে আমাদের একটু সমস্যা হয়েছে তাহলে আমি আবার পরবর্তী ভিডিওতে আবার আপনাদের বলে দেব এবং কি জানিয়ে দেবো কীভাবে এটা প্রয়োগ করতে হবে কীভাবে এটা বলতে হবে এই বিষয়টা আপনাদের পরে জানিয়ে দেবো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন